হ্যালো ফ্রেন্ডস আমাদের সবার জনপ্রিয় নায়ক হিরো আলম হিরো আলম এই মুহূর্তে যে ছবিটি প্রযোজনা করতে যাচ্ছেন সেই ছবির নাম আমরা সবাই জানি যুবকের আত্মকথা সেটা তার নিজের জীবন নিয়েই হচ্ছে সেটাও আমরা সবাই জানি কিন্তু যে কথাটি তিনি এই মুহূর্তে আমাদেরকে জানালেন সেটা হচ্ছে তার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হালের সবচাইতে জনপ্রিয় নায়িকা বাংলাদেশের অবশ্যই নয় বন্ধুরা কারণ আমরা জানি হিরো আলম বললেন যে বাংলাদেশে তিনি নিজেও নিজেকে অতটা সম্মানিত করতে পারেননি বা জনপ্রিয় করতে পারেননি যতটা না কলকাতায় তিনি নিজেকে প্রচার প্রচারণা করতে পেরেছেন বাংলাদেশের চেয়ে কলকাতায় তাকে আরো অনেক বেশি সম্মান দেওয়া হয়েছে এবং তাকে অনেক আগে থেকে গ্রহণ করা হয়েছে সেই চিন্তা থেকেই তিনি চাচ্ছেন তার প্রথম প্রযোজিত ছবিতে তিনি বাংলাদেশের নায়িকার সাথে সাথে কলকাতার একজন ভালো নায়িকা রাখতে এবং তার নামটি শুনলে আপনাদের নিজেদেরও সবারই খুব ভালো লাগবে কারণ তিনি তার এই ছবিতে অভিনয় করছেন এবং তার স্ত্রী নুসরাত এই ছবিতে নায়িকা হিসেবে আছেন তার তার সঙ্গে আরো আছেন কলকাতার হ্যাঁ বন্ধুরা সুপশ্রী শুভশ্রী এই সময় অনেক বেশি জনপ্রিয় একজন অভিনেত্রী এবং অনেক সফল একজন অভিনেত্রী আমরা জানি শুভশ্রীকে তিনি অফার করলে শুভশ্রী বলেন অবশ্যই হিরো আলমকে আমি অনেক পছন্দ করি তিনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেছেন আমরা যারা চলচ্চিত্রে অনেক বেশি জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত তাদের কিন্তু নিজের যোগ্যতায় আমরা এখানে আসিনি আমাদেরকে কোনো প্রযোজক পরিচালক ড্রাইভ দিয়েছে তবেই আমরা এখানে আসতে পেরেছি কিন্তু হিরো আলম ছোটবেলা থেকেই নিজেকে গড়েছেন তার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে সেই সুযোগটুকু আমি এই ছবি করতে গিয়ে পাবো এই জন্যই আমি মূলত অন্য একটি ছবির কাজ বাকি রেখে কলকাতা থেকে বাংলাদেশে হিরো আলমের ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছি হিরো আলম বলছেন তার ছবির বেশ কিছু অংশ কলকাতাতেই অভিনীত হবে যার ফলে সমষ্টির কোনো সমস্যাই হবে না অন্য ছবির পাশাপাশি এই ছবিটি করতে হিরো আলম কিন্তু একটা সত্যি ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন কারণ বাংলাদেশের অনেকেই শুভশ্রীকে পছন্দ করেন এবং হিরো আলমের ছবিটি যেহেতু তার নিজের জীবনী নিশ্চয়ই এই ছবিটিও বাংলাদেশে অনেক লোক দর্শক গ্রহণযোগ্যতা পাবে কারণ হিরো আলম নিজেও বলেছেন যে যারা আমাকে দেখ ভালোবাসেন তারা তো আমি জানি আমার ছবিটি দেখতে আসবেন আমি টাকা লগ্নি করছি সেই জন্য না আমি কি ছবি বানালাম সেটা দেখার জন্যে আর যারা আমাকে হেট করেন আমার হেটাররাও দেখতে আসবেন কারণ হচ্ছে তারা একবার হলেও দেখতে আসবেন যে হিরো আলম কি ছবি বানালো সেটা দেখে আসি তো অন্তত সমালোচনাটা করার জন্য হলেও তারা এই ছবিটি দেখতে আসবেন যারা বলেন হিরো আলম একজন বোকা মানুষ তারা আসলেই বোকা কারণ হিরো আলমের মাথায় যে বুদ্ধি সারাক্ষণ ঘুরপাক খায় সেগুলো কিন্তু সহজ সরল বাট বোকা না সত্যি এই ধরনের মানুষগুলো আমাদের সমাজে আছে বলেই সমাজটা এখনো অনেক সুন্দর আছে আমরা চাই হিরো আলম এই ছবিটি অনেক ভালো করেই বানাবেন এবং সেখানে দর্শকরাও তার ছবিটি অ্যাপ্রিসিয়েট করবে এবং হলে গিয়ে তার ছবিটি দেখবে জলমের ছবি এই তো খুব তাড়াতাড়ি মহারত হতে যাচ্ছে বন্ধুরা এই সপ্তাহে আমরা আশা করছি মহারত অনুষ্ঠানটি সরাসরি আপনাদেরকে পৌঁছে দেব আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী আর মজা মজার পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন সবাইকে ধন্যবাদ নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারব বগুড়াই লাস্ট করবে সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি